হ্যালো ফ্রেন্ড কলকাতা কোটা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে এতদিন আমরা এনপিএম এর মাধ্যমে বিভিন্ন প্যাকেজকে ইনস্টল করতে শিখেছি এবং ইনস্টল যখন হয় একটা প্যাকেজ তখন সবসময় তার লেটেস্ট ভার্সনটা চলে আসে তো সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন রকম ভার্সন নাম্বার লেখা রয়েছে এই ভার্সন নাম্বারগুলোর অর্থ কী সেগুলো আমরা আজকে জানবো ঠিক আছে তাহলে চলুন এই ভার্সন নাম্বারগুলোর অর্থ কী সেটা জানা যাক এবং আমরা চাইলে আমাদের স্পেসিফিক ভার্সনকে আমরা কি করে ইনস্টল করতে পারি এনপিএমে সেটা আজকে আমরা দেখে নেব তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোয়ারির যে ভার্সানটা আমাদের অ্যাজ এ ডিপেন্ডেন্সি ইনস্টল আছে সেটা হচ্ছে three point four point one ঠিক আছে তো এই থ্রি ফোর আর ওয়ান এই নাম্বারটার সম্পর্কে একটু ডিটেলসে আমরা বুঝে নিই এই যে থ্রি লেখা আছে এটা হচ্ছে মেজার নাম্বার ফোরটা হচ্ছে মাইনার নাম্বার এবং ওয়ান হচ্ছে প্যাচ নাম্বার ঠিক আছে তো এই নাম্বারগুলো কখন আপ হয় কখন ইনক্রিজ করে বা কখন চেঞ্জ হয় ঠিক আছে এই যে প্যাচ নাম্বার যেটা রয়েছে এই প্যাচ নাম্বারটা চেঞ্জ হয় কখন যখন এই ভার্সানটাকে আরেকটু ফাস্টার তৈরি করা হয় বা এর মধ্যে কোনো বাক ফিক্স করা হলো তখন এই প্যাচ নাম্বারটা চেঞ্জ হয় মনে করুন এটা চেঞ্জ হয়ে গেল three point four point two বা three point four point three বা three point four point four এরকমভাবে এটা প্যাচ নাম্বারটা আপ হতে থাকে ঠিক আছে যখন এইটাকে আরেকটু বেটারভাবে সার্ভ করা হয় তখন এবার এই যে মাইনার নাম্বার এই মাইনার নাম্বারটা কখন চেঞ্জ হয় যখন কোনো নতুন ফিচার অ্যাড করা হলো ঠিক আছে যে কোয়ারি মনে করুন একটা নতুন ফিচার অ্যাড করলো ঠিক আছে যে ফিচারটা এর যে এক্সিস্টিং কোড আছে তাকে ব্রেক করলো না ঠিক আছে যা কোড আছে যেরকম আছে সেই কোডগুলো একই রকম থেকে যখন একটা নতুন ফিচার অ্যাড হয়ে গেল তখন এখানে এই নাম্বারটা চেঞ্জ হয়ে হয়ে গেল হয়তো three point five three point six বা এরকম এরকমভাবে বাড়তে বাড়তে এটা মাইনার নাম্বারটা এইভাবে বাড়ে এবং মেজার নাম্বার কখন চেঞ্জ হয় মেজার নাম্বার তখন চেঞ্জ হয় যখন কোনো একটা ফিচার অ্যাড হওয়ার ফলে এক্সিস্টিং যে কোড আছে সেই কোড চেঞ্জ হয়ে গেল যার ফলে পুরো ভার্সান নাম্বারটাকে তাকে চেঞ্জ করতে হয় তখন সেটা এই মেজার নাম্বারের ওপর এফেক্ট ফেলে এবং এটা থ্রি থেকে ফোর হয়ে যায় ফোর থেকে ফাইভ হয়ে যায় ফাইভ থেকে সিক্স হয়ে যায় যেভাবে আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেরকম অ্যাঙ্গুলার ওয়ানে যেরকম কোডে স্ট্রাকচার ছিল সেটা অ্যাঙ্গুলার টুতে পুরো চেঞ্জ হয়ে গেছিলো তো এইরকমই আমাদের যখন এক্সিস্টিং কোনো ফাংশনালিটি চেঞ্জ হয়ে যায় কোডকে ব্রেক করে তখনই একমাত্র মেজার নাম্বার চেঞ্জ হয় আদারওয়াইজ মেজার নাম্বার একই থাকে শুধু মাইনার নাম্বার আর প্যাচ নাম্বার আপডেট হতে থাকে তাহলে বোঝা গেছে এই ভার্সানিংয়ের নাম্বারিং সিস্টেমটা ওকে তো এই ক্ষেত্রে যেরকম আমাদের jQuery three point four point one মানে যেটা একদম লেটেস্ট ভার্সন সেটাকে আমরা ইনস্টল করেছি আমাদের যদি এরকম হয় যে আমাদের একদম লেটেস্ট ভার্সন নয় কোনো একটা স্পেসিফিক ভার্সন আমাদেরকে ইনস্টল করতে হবে তা সেটা আমরা কি করে ইনস্টল করব তাহলে চলুন সেটা দেখে নেওয়া যাক তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে কোয়ারির কী কী ভার্সন নাম্বার অ্যাভেলেবেল আছে সেটা তো আমাদের মনে রাখা পসিবল না সুতরাং আমরা যে কোয়ারির পেয়ে চলে যাব এনপিএম ডট কম এই ওয়েবসাইট থেকে এবং সেখানে গিয়ে আমরা দেখে আসবো যে কী ভার্সন নাম্বার আমাদের অ্যাভেলেবেল রয়েছে তাহলে আমরা চলে যাচ্ছি ফার্স্টে এনপিএম জেএস ডট কম সেখানে লিখছি jQuery J Q U E R Y লিখে আমরা যখন সার্চ করলাম যে কোয়ারির পেজে চলে গেল এখানে আমি বলেছিলাম যে একদম লাস্টেরটা হচ্ছে ভার্সানস তো এখানে ভার্সানে আমরা ক্লিক করলে পরে দেখতে পাবো যে কি কি ভার্সান এখানে অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে রয়েছে three point four point one এর আগে ছিল three point four point zero এইগুলো এই এই ভার্সান নাম্বারগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে সুতরাং আমি মনে করুন নিচ্ছি three point zero point zero এই ভার্সানটাকে আমি নেব ঠিক আছে তাহলে কিভাবে নেব কমেন্ট প্রম্পট খুলে আমাদেরকে লিখতে হবে এনপিএম এবার ইনস্টলের আই লিখলাম লেখার পর jQuery J Q U E R Y লিখে অ্যাট দ্য রেট দিতে হবে আপনাকে দিয়ে আপনার যে ভার্সান নাম্বারটা পছন্দ আমার মনে করুন দরকার three point zero point zero বললাম তাই তো তাহলে আমি লিখে দিচ্ছি three point zero point zero দিয়ে আমি এন্টার মেরে দিলাম সুতরাং এই পার্টিকুলার ভার্সানটাই আমার প্রজেক্টে ইনস্টল হবে তাহলে আমরা ওয়েট করে নিই এটা ইনস্টল হতে আরম্ভ করে দিয়েছি যখন ইনস্টল শেষ হয়ে যাবে আমরা আমাদের এডিটরে গিয়ে দেখব সেখানে আমাদের ডিপেন্ডেন্সির ভার্সানটা রয়েছে three point zero point zero হয়ে গেছে এবার আমরা যদি আমাদের এডিটরে যাই গিয়ে দেখব আমাদের যে কোয়ারির ভার্সানটা চেঞ্জ হয়ে হয়ে গেছে কত three point zero point zero ঠিক আছে এইবার মনে করুন আপনি শুধু যে মেজর ভার্সন নাম্বারটা আছে সেটা আপনি থ্রি চান ঠিক আছে কিন্তু মাইনার নাম্বার অথবা প্যাচ নাম্বার এই দুটোকে আপডেটেড চান তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কিছুটা এরকম আপনি ফার্স্টে লিখলেন এনপিএম ইনস্টল যে কোয়ারি তারপর থ্রি লিখলেন থ্রি লেখার পরে আর কোনো ভার্সন নাম্বার আপনি উল্লেখ করলেন না তাহলে আপনাকে থ্রি এই মেজার নাম্বারের যে লেটেস্ট একদম যেটা আপডেটেড মাইনার নাম্বার আছে সেটা দেবে এবং এই মাইনার নাম্বারে সব থেকে লেটেস্ট যে প্যাচ নাম্বার আছে সেটা আপনাকে দেবে ঠিক আছে আপনি এন্টার মেরে দিয়ে দেখুন যে থ্রি পয়েন্ট সব থেকে হাই যেটা মাইনার নাম্বার এবং সব থেকে হাই যেটা প্যাচ নাম্বার সেটাই আপনি পাবেন এবং আমরা সেটা পরে ভার্সান লিস্টে গিয়ে চেক করে দেখে নেবো যে সেটাই আমরা পেয়েছি কিনা ঠিক আছে তাহলে চলুন ইনস্টল হওয়ার জন্য ওয়েট করি তারপর চেক করব হয়ে গেছে ইনস্টল এইবার আমরা গিয়ে সবার আগে দেখি আমরা পেয়েছি যেটা সেটা হচ্ছে three point four point one ও three point four point one তো লেটেস্টই ঠিক আছে তো সেটাই দিয়েছে আমরা যদি এটাকে টু করতাম তাহলে টু এর ক্ষেত্রে এরকমই পেতাম থ্রি করেছি থ্রির ক্ষেত্রে এরকমই পেয়েছি তো এই হচ্ছে ব্যাপার এইভাবে আপনি আপনার পার্টিকুলার যে ভার্সানটা আপনার চাই সেই ভার্সানটাকে আপনি মেনশন করে দিতে পারেন অ্যাট দ্য রেটের পরে সেই ভার্সানটাই আপনার প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে বোঝা গেছে ওকে তো আশা করছি বন্ধুরা আজকে আপনাদেরকে সহজ ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি যে ভার্সান নাম্বারিং সিস্টেমটা কিভাবে কাজ করে এবং আপনি যদি চান আপনি কোনো পার্টিকুলার ভার্সানকে কিভাবে আপনার প্রজেক্টে ইনস্টল করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হবো আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনো জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন তো দেখাবে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা